আরে আমার দুঃখের সাথে খ নিজে বুকে কাহিনা নিয়া করলি আবার সুখের সাথে আরে আমার দুঃখের সাথে খ নিজে বুকে কাহিনা নিয়া করলি আবার নষ্ট জীবন হইছি নে টানে টানে হই যে পাগল কাটে না তোর ঘোর মায়াবী প্রেমের নামে করলি নিঠুর খেলা কারণে জীবন জোরে আজকে দুঃখের মেলা একদিন শুধু তোমার মায়া ছিল সেই বুকের ওই সবটা এখন নেশার ধোয়ায় কালো তুই বুঝলি না রে ধরলি অন্য তাই তো আমার নেশায় কাটে সকাল দুপুর নেশার প্রেমে